একটা টাকার মেশিন প্যাকেট হইছে সাদা কাপড়ে জীবন ভর সাইপা গেছে টাকায় সুথুরে একটা টাকার মেশিন প্যাকেট হইছে সাদা কাপড়ে জীবন ভর ছাইপা গেছে টাকায় সুধুরে পাখির মতো উড়াল দিয়া আসব দেশেতে আজকে তাকে মানা করবে কে